পলকের একটি ঝলক যখন তোমায় দেখেছি কেউ জানে না কেউ বোঝে না কত ভালোবেসেছি কত ভালোবেসেছি এক পলকের একটি ঝলক যখন তোমায় দেখেছি কেউ জানে না কেউ বোঝে না কত ভালোবেসেছি কত ভালোবেসেছি চরণ দুটি পুষ্পমালা গলে কেমনে বলো না বন্ধু থাকি তোমায় ভুলে আলতা রাঙা চরণ দুটি পুষ্পমালা গলে কেমনে বলো না বন্ধু থাকি তোমায় ভুলে তোমার তরে মনের ঘরে তোমার তরে মনের ঘরে আসো না আমি কইরা আছি কেউ জানে না কেউ বোঝে না কত ভালোবেসেছি কত ভালোবেসেছি এক পলকের একটি ঝলক যখন তোমায় দেখেছি কেউ জানে না কেউ বোঝে না কত ভালোবেসেছি কত ভালোবেসেছি সকাল কলসি কাছে আসো নদীর পাড়ে তোমারে দেখিয়া পরাণ কেমন জানি করে রোজ সকালে কলসি কাকে আসো নদীর পাড়ে তোমারে দেখিয়া পরাণ কেমন জানি করে কি মায়াতে মন কাড়িলা কি মায়াতে মন কাড়িলা পাগলামি হইয়াছি কেউ জানে না কেউ বোঝে না কত ভালোবেসেছি কত ভালোবেসেছি এক পলকের একটি ঝলক যখন তোমায় দেখেছি কেউ জানে না কেউ বোঝে না কত ভালোবেসেছি কত ভালোবেসেছি তাই রজনী এই জীবনে আপন বলে তোমায় শুধু মানি তোমায় ভেবে একা একা জেগে কাটাই রজনী এই জীবনে আপন বলে তোমায় শুধু মানি কাই যে তোমায় পেলে কাই যে তোমায় পেলে ধন্য হব ভেবেছি কেউ জানে না কেউ বোঝে না কত ভালোবেসেছি কত ভালোবেসেছি এক পলকের একটি ঝলক যখন তোমায় দেখেছি কেউ জানে না কেউ বোঝে না কত ভালোবেসেছি কত ভালোবেসেছি এক পলকের একটি ঝলক যখন তোমায় দেখেছি কেউ জানে না কেউ বোঝে না কত ভালোবেসেছি কত ভালোবেসেছি